চলে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে সইব পথ ভিকারীর কান্দি যায় যার দয়া করে দয়াল নবী দেখা দাও তাদের সকলে যুগে দেখা দিবানি অনবিজি সকলে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন সইব অধিকারের কাঙ্গাল আমি কান্দি যারে যার দয়া করে দয়াল নবী দেখা যাওয়ার তাদের মন Çamlı cübele kadimani Ana bici Çamlı cübele kadimani বিশ্বনবীর উম্মা হলাম ধন্য মায়ের পুত সে নবীকে দেখতে পড়াম কাজে দিন রাতে বিশ্বনবীর উম্মা হলাম ধন্য মায়ের পুত সে নবীকে না দেখি নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আসি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ বিকারের টাঙ্গালামি কান্দি যারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও তাদের মত ভালো নামে স্বপ্নে যুগে দেখা দিবানি ও স্বপ্নে যুগে দেখা দিবানি মক্কা ভূমি উদয় হল শৈল মদিনাতে সে নবীকে দেখতে পরান কালে দিন রাতে মক্কা ভূমি উদয় হল শৈল মদিনাতে সে নবীকে দেখতে পরান কালে দিন রাতে ফেরিস্তাগণ দূরত পরান সাল্লুওয়ালা নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি অনবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নদী কেমনে সৈব অচিকারের কাঙ্গালামি কান্দি যায় যার দয়া করে দয়াল নদী দেখা দেওয়া তাদের মা নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি